হাই আচ্ছা আপনার একটা প্রভাব যেটাকে বলে সেটা কি শুনেছেন লার্ন টু আর্ন কামাতে শেখো কিন্তু আজকের দিনে না শুধু কামাতে শিখলে হবে না কামাতে শেখার আগে ইনকাম করার আগে ইনকামটাকে কিভাবে খরচা করতে হবে সেটা আগে শেখা দরকার আমাদের এখনো অবধি এইটটি আমি নাইনটি পার্সেন্ট মানুষ আমরা জানি না আমরা কিভাবে ইনকামটাকে এক্সপেন্স করি আমরা ভাবি শুধু কামালেই নাকি হয়ে যায় ওই জন্য আমাদের বাবা মায়ের মুখেও হয়তো আপনারা শুনেছেন আমিও শুনেছি আচ্ছা বাবা পড়াশোনা কর পড়াশোনা না করলে না ইনকাম করতে পারবি না আমাদের বাবা মা এটা ওনাদের দোষ নয় ওনাদেরকেও হয়তো কেউ শেখায়নি কিন্তু এখনকার যা টাইম যা সময় এসেছে তাদের কামানোটা পরের ব্যাপার আগে খরচা করাটা শিখতে হবে পড়াশোনা করলে কি হয় আচ্ছা বলার আগে আমি আমার নিজের ইন্ট্রোডাকশনটা দিই আমার নাম রাজা দাস আমি উখড়ায় থাকি উখড়া হয়তো সবাই নাও চিনতে পারেন দুর্গাপুর হয়তো সবাই চিনতে পারেন দুর্গাপুর থেকে আমাদের উখড়া আসতে বাসে মোটামুটি চল্লিশ থেকে এক ঘন্টা চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা টাইম লাগে আমি বিবিএ করছি বর্ধমান রাজ কলেজ থেকে থার্ড ইয়ার এটা আমার প্রথম ভিডিও যদি কিছু ভুল হয়ে থাকে আমাকে ছোট ভাইয়ের হিসাবে ক্ষমা করে দেবেন আর যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য এইরকমই আমি যতদিন পারবো এইরকমই কন্টেন্ট আমি পার্সোনাল ফিনান্সে আমি নিয়ে আসবো এই চ্যানেলটা শুরু করার উদ্দেশ্য একটাই আমি অনেক হিন্দি বা অনেক ইংলিশ চ্যানেল দেখেছি যারা পার্সোনাল ফিনান্স নিয়ে কথা বলে কিন্তু বাংলাতে সেরকম আছে কিছু এক দুটো আছে আমি দেখেছি কিন্তু সেরকম কোনো ভিডিও আমি দেখিনি বা চ্যানেল দেখিনি যে বেঙ্গলিতে যে পার্সোনাল ফিনান্স নিয়ে কথা বলছে তো তাই জন্যই আমি চ্যানেলটা শুরু করলাম বাঙালিরা কেন পিছিয়ে থাকে নাকি তো আমি যেটা বলছিলাম দেখুন আমরা ইনকাম করাটা না শিখেই যাই কেউ না কেউ কিছু না কিছু তো ইনকাম তো আমরা করি পুরো লাইফে সেটা পাঁচ হাজার হতে পারে পঞ্চাশ হাজার হতে পারে সেটা আমি যাচ্ছি না কিন্তু এখনকার সময় যে সময় এসেছে এখন আমাদের ইনকাম করার আগে আমাদের খরচা করাটা শিখে নিতে হবে আমাদের আমরা এমনভাবে একটা গতিতে চলেই যাচ্ছি যেখানে আমাদেরকে ইনকাম করতেই হবে ইনকাম করতেই হবে হ্যাঁ ইনকাম তো আমাদেরকে করতেই হবে তাছাড়া কিভাবে চলবে কিন্তু ইনকাম করার আগেও না আমাদের খরচাটা শিখে নিতে হবে আমার বাবার অনেক বন্ধু আছে যারা সরকারি চাকরি করে অনেক বন্ধুই আছে যারা আপনারা হয়তো যারা আমার লোকালিটিতে তারা জানবেন আমাদের এখানে ইসিএলটা বেশি ইসিএল কোল্ডফিল্ড আমাদের এখানে কোল্ডফিল্ড এরিয়া তো কোল্ডফিল্ডে এক একটা লোকের আমার বাবাদের যারা বন্ধু আছে মোটামুটি পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা পেমেন্ট কিন্তু তাও তারা বাড়ি নিয়ে যায় কত জানেন দিনের শেষে পাঁচ হাজার কিংবা দশ হাজার টাকা কেন কারণ তারা মানি ম্যানেজমেন্টটা কোনোদিনই শিখতে পারেননি এটা তাদের দোষ নয় এদিকে এটা হচ্ছে তখন তাদের কাছে সেই সুযোগটা ছিল না আমাদের কাছে এখন সেই সুযোগটা আছে যেটা আমরা শিখে নিতে পারবো তো তাই আমি আপনাদের কাছে এই চ্যানেলটিকে ইন্ট্রোডিউস করছি রাজা দাস পার্সোনাল ফিনান্স যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আচ্ছা আপনারা কি শুনেছেন যে এইরকম ঘটনা আমাদের আশেপাশে প্রায় আমরা শুনতে পাই কানাঘুষো একটা ছেলে ছিল খুবই গরিব ছিল তারা এখন তাদের খুব সম্পত্তি বা খুব বড় লোক আচ্ছা তাদের মধ্যে কি চারটে পা ছিল কারোর মনে হয় না কারো চারটে হাত দুটো মাথা তিনটে চোখ দুটো মুখ চারটে কান কাউরেরই ছিল না কিন্তু আমাদের যা আছে সেম কিন্তু ওদেরও ছিল কিন্তু এক্সট্রা ওরা কি করেছে যেটা আমরা করতে পারিনি কিছু তো একটা এক্সট্রা করেছে কিছু তো একটা ম্যাজিক অনেকেই আমরা বলে থাকি যে আমরা কি করি তাদের কপালে ছিল হয়ে গেছে কপালে ছিল হয়ে গেছে কপালে কিন্তু কারো থাকে না কপালে সবারই থাকে লেখা কিন্তু আমরা সবাই কিসের জন্য করতে পারি না that is a big secret that is money management কেউ পাঁচ হাজার টাকা থেকে পাঁচশো কোটি টাকা পর্যন্ত বিজনেস স্টার্ট করে দেয় আর আমরা শুধু বসে বসে ভেবে যাই আমাদের কাছে কখন টাকা আসবে তখন আমরা তারপর কি করব আর যারা চাকরি করছে তারা ভেবে যায় একটার পর একটা যখন কুড়ি হাজার টাকা পাই তখন ভাবে আমি তিরিশ হাজার টাকা যখন পাবো তখন আমি খুশ থাকবো যখন তিরিশ হাজার টাকা হয় তখন মনে হয় আমি চল্লিশ হাজার টাকা থেকে খুশি হব কোনো দিন কিন্তু তারা জীবনে খুশি পারে না কারণটা জানেন তারা হতে পারে সে যে কোম্পানিতে কাজ করে সেই কোম্পানির month employee of the month employee of the ইয়ারও হতে পারে কিন্তু মানি ম্যানেজমেন্ট এসে বিগ জিরো সে কোনোদিনই তাকে লাখের উপর লাখ টাকা দিয়ে দিলেও সে হয়তো খুশি হতে পারবে না বা সেই টাকাটা সে রাখতে পারবে না তাই সেই রকম আমাদের অনেকেরই প্রবলেম আছে নতুনভাবে চিন্তাধারা করতে হবে আমাদের আর কিন্তু পুরনো চিন্তাভাবনায় চললে চলবে না করোনার পর তো যে করোনার যে প্যান্ডামিক আমাদের অন্যভাবে ভাবতে তো অবশ্যই বাধ্য করেছে তার জন্য আমি এই চ্যানেলটা খুললাম পার্সোনাল ফিনান্সের আপনাদের কাছে পার্সোনাল ফিনান্সের কিছু আমার যতটুকু আমি জানি ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করব বেশি কিছু হয়তো আমি জানি না যেই আছেন দিদি আছেন বোন আছেন দাদা আছেন ভাই আছেন যতটুকুই আমি জানি ততটুকুই আপনাদের কাছে আমি শেয়ার করব আমার যতটুকু ক্ষমতা আমি ততটুকু দিয়ে শেয়ার করব আমি চাই আমাদের বাংলা এবং বাঙালি লোকজন অনেক ওপরে উঠুক এই কামনা নিয়েই আমি আমার প্রথম ভিডিওটি শেষ করছি এইরকম কিছু অনেক ভিডিও নিয়েই আমি এই ইউটিউব চ্যানেলটি চ্যানেলে কন্টেন্ট স্টার্ট করব আমি হয়তো আমি বুঝতে পারছি আমি জড়িয়ে যাচ্ছি আপনারা হয়তো বুঝতে পারছেন আমি মানে কম মানে ক্যামেরার একদমই ফ্রেন্ডলি নয় ক্যামেরা আমি কোনোদিনই সেরকমভাবে এরকমভাবে ভিডিও করিনি আমার মনে হলো এটা করা দরকার তাই আমি করলাম যদি ভালো লাগা থাকে শেয়ার করবেন লাইক করবেন শেয়ার এখন হয়তো করার দরকার নেই আপনার যদি ভালো লাগে দু তিনটে ভিডিও দেখুন আপনি লাইকটা করে যান ভিডিওটা শেষ করার আগে থ্যাংক ইউ নমস্কার এখানেই রাখলাম আজ আপনাদের সাথে আবার দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে আজকে তো শুধু কারণগুলো বললাম আজ তো কিছুই বলিনি এরপরের যে ভিডিওটা আসবে সেই ভিডিওটা কারণগুলো কারণগুলো ছাড়া যে উপায়গুলো আছে সেই উপায়গুলো বলবো কিভাবে কি করবেন কি করলে কি হয় এক একটা টপিক ধরে প্রত্যেক দিন এটা তো একটা কোনো টপিক নিয়ে আমি বললাম না এটা আমি নেগেটিভ সাইডটা বললাম কিভাবে কেন কিসের জন্য কি হচ্ছে না হচ্ছে এরপর প্রত্যেক দিন আমরা একটা একটা টপিক নেবো একটা টপিকে একটা জিনিস ডিসকাস করব থ্যাংক ইউ নমস্কার ভালো থাকবেন